অনেক দিন হয়ে গেছে শেপ টেপ করা হয় না ভালো একটা সেলুনও পাওয়া যাচ্ছে না ইদানিং কি যে করি এটা সেলুন দেখা যাচ্ছে সেলুনের নাম কি বাবা কোপা সেলুন ভাই কোপা সেলুন ভাই এটা আবার কেমন ভাই মানে ডিজিটাল জি ভাই আমাদের সেলুনের নাম ভাই কোপা শান্তি সেলুন কোপা শান্তি সেলুন কোপা শান্তি তো লেন নাই ভাই ভাই শামসু লেখি না আমার নাম তো ভাই ওরে ভাই আপনার নাম শামসু জি ভাই ওরে ভাই আপনি শেভ করেন নাকি না আমার বস আছে আপনার বসও আছে জি ভাই বস কই বস আছে ভাই আপনি শেভ বস বস বস এদিকে আসেন কেডারে শেভ করা দে তুই দেই বস এ বাবা বস আসসালামু আলাইকুম ভাই কেডা ভাই আমি তো ভাই আপনি তো ঘুমান ভাই কেমনে কি করবেন বসেন ভাই বসেন বসেন বসেন বসেন ভাইয়া ভাই মরান লিখ করবেন দেই Ya, anche gitu di devo dire, però cosa va? Va. Vedete se lo quello de Dai, sì che te khao. Hala tu. Ah, la tu hala khar. Nen nen. Oh, iya no. iya bhai, Noite. Vai! Opa, vai! Bora! Vai! Opa, Dori! Vai! Dori! De, Dor, dor, dor, dor. কোন খারাপ ও গুলাই পরে কাই দাবি দর দর Not use that. Dor, dor, dor, dor. Tak. No to apne ye ye. भाई जीवन में तो सेट करें ना ऐसे लो ने भाई हाँ भाई জি ভাই ওরে ভাই কেন নাম ভাই ভাই আমার নাম ও তাই নাকি ভাই সেভ করবেন ও সেভ করার ভাই ও ভাই এই এই যে পরই সেভ করবেন ও ভাই কোন কে এই সেভ মুই করব না আরে বাবা ভাই ভাই যাই না ভাই মোর লইয়া যান ভাই ভাই মোর লইয়া যান ভাই ও ভাই দেবেন কি এই যে তো ভাই এই তো ভাই কইলে Thank you. না না এই শুধু এই ভাই গা বানাবেন ভাই ভাই গাটা বানাবেন না ও ভাই গাটা বানাবেন না হ্যাঁ হ্যাঁ বানাই দেন ভাই হ্যাঁ ভাই ভাই ভাই ভাই ভাই रबड़ी रबड़ी रबड़ी रबड़ी ओ भाई और मैरन का